ওকে স্যার তাহলে আমি রেকর্ডিং অন করে দিলাম আচ্ছা দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স লেভেলের ক্লাস করতেছি আমাদের কোর্সে প্রায় পাঁচজনের মতো মানুষ আছে ওনারা বাকিরা আসে না কেন আসে না সেটা একজন আমার স্কুলেরই টিচার আমার কলিগ উনি গ্রামের বাড়িতে ছুটিতে আছে আমার বলছে দুই তিনটা ক্লাস নেই এবার একজন অসুস্থ উনি মেডিকেলে আছে বুঝতে পারছেন আচ্ছা যাই হোক ওনারা আসবে ওনাদের কিছু আবার বেসিক আছে তাই জন্য বেসিক লেভেলের ক্লাসগুলো ওনারা মিস করতেছে আর আপনি টেনশন করেন না আপনি একা থাকলে ক্লাসে আবদুল্লা ভাই থাকবেন সবসময় আপনারা দুইজনকেই নিয়ে আমি ক্লাস করাইব আপনি কখনো এই চিন্তাটা করবেন না বরং আপনার একা থাকার কারণ একা থাকলেও আমি আপনাকে যতটা অন্যদেরকে শেখাই তার চেয়ে বেশি শেখানোর চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এখন আপনাকে কিছু কাজ করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে আপনি কখনোই ডিমোটিভেশন হওয়া যাবে না যে যাই বলো এক নম্বর বিষয় হচ্ছে যে যাই বলুক ডিমোটিভেশন হওয়া যাবে না অর্থাৎ আপনি কখনোই অন্যের কথায় কান দিবেন না আমি বলি অনেকেই বলে কি জানেন অনলাইনে কিচ্ছু করা যায় না কাজ শেখা যায় না হেন তেন হাবি জাবি ইত্যাদি অনেক কথা বলবে কি জন্য বলে জানেন কারণ ওনারা এই সেক্টরটা সম্পর্কে গবেষণা করেনি আমরা বাঙালিদের একটা বাঙালি না পৃথিবীর প্রত্যেক মানুষেরই একটা বিষয় হচ্ছে কি জানেন প্রথমে যখন একটা কিছু আসবে তখন তার একটা নেগেটিভ ওয়ে আসে এখন আপনি মা যে কথাটা বলছে যে ইনকাম করা যায় না তাকে প্রশ্ন করছিলেন কি না আপনি আমি জানি না যে আপনি কি এই কোর্সটা করছিলেন অর্থাৎ আপনি কি চেষ্টা করছিলেন প্রথম নম্বর প্রশ্ন সে বলবে না করি নাই আচ্ছা আপনি কোর্স করেন নাই বাট আপনি আমাকে বলছেন এখান থেকে ইনকাম করা যায় না তাইলে আপনি জানলেনটা কি করে সে বলবে আমি বিভিন্ন মানুষের মুখ থেকে শুনছি আচ্ছা মানুষের মুখ থেকে মানুষের মানুষের মুখ থেকে শোনা কথা কি কোনো সত্য হতে পারে কখনোই না ঠিক আছে তো এই জন্য আপনি তাকে প্রশ্ন করবেন উল্টা প্রশ্ন করবেন এক নাম্বার বিষয় হচ্ছে আপনার অনলাইন সম্পর্কে কতটুকু ধারণা আছে এক নাম্বার প্রশ্ন করবেন দুই নাম্বার প্রশ্ন করবেন আপনি দেখান তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখান আপনি আমাকে আপনি ফেসবুকের মাধ্যমে কতটুকু আপনার প্রোফাইলটাকে আপনি সাজাইতে পারছেন ঠিক আছে তিন নাম্বার বিষয় হচ্ছে আপনি কি একটা পেজ দাঁড় করাইতে পারছেন একটা পেজ আছে আপনার সেই পেজটাকে আপনি দাঁড় করাইতে পারছেন সাইন নাম্বার প্রশ্ন করবেন আপনার কি গ্রুপ আছে আপনি কি একটা গ্রুপ দাঁড় করাইতে পারছেন ফার্স্ট নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি বলবেন আপনার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ছয় নাম্বার প্রশ্ন করবেন আপনার কি লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে জীবনে কি আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টের নাম শুনছেন যে লিঙ্কডিন সম্পর্কে লিঙ্কডিন নামে একটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে বলবেন এভাবে বলবেন তারে তারে পাল্টা প্রশ্ন দিবেন আপনাকে যেভাবে ডিমোটিভেশন করতেছে জি স্যার যেভাবে আপনাকে ডিমোটিভেশন করবে সেভাবেই আপনি তাকে পাল্টা প্রশ্ন করবেন এই পাল্টা প্রশ্ন করার কারণ কি পাল্টা প্রশ্ন করার কারণ হচ্ছে যাতে সে নিজে ডিমোটিভেশন না হয় এই আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না যে একটা সময় এই ফ্রিলান্সিং সেক্টরে আমার নিজের খুব বেশি অনীহা ছিল এবং আমার পার্শ্ববর্তী যারা কাজ শিখত ওদেরকে আমি বলতাম উনাদেরকে বলতাম যে তোমরা এগুলা করে হুদাই টাকা খরচ করতেছ এবং হুদাই এগুলা নিয়ে মাথা কামাইতেছ কিচ্ছু হবে না মানুষের তো বুকা না আমাদের চাইতে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের মানুষ এই তথ্য প্রযুক্তিতে কত অ্যাডভান্স ওনারা আমাদেরকে কাজ দিয়ে দিবে তোমাদের কাজ দিয়ে দিবে এটা বিশ্বাস করা যায় না আমি এইভাবে বলতাম মনে করেন দুই সালে উনিশ সালে যারা কাজ শিখছে ওই সময় তাদেরকে ওইভাবেই আমি বলতাম ওনারা শুধু শুনতো ওনারা শুধু শুনতো কিন্তু ওনারা কখনোই আমার কাতায় কান দিত না কর্ণপাত করতো না দুই মাস তিন মাস হয়ে গেছে কাজ কাজ পাচ্ছে না মাথা কামাইতেছে হেন তেন ইত্যাদি আবিজাবি করতেছে আমি আমি বা আমার রুমের যারা ছিলাম ওই সময় আমি ব্যাচেলর ছিলাম এবং ব্যাচেলর রুমে থাকতাম আমরা চার পাঁচজন বন্ধু একসাথে থাকতাম তো আমরা সবাই মিললে ওদের ওরা নিয়ে হাসতাম ঠিক আছে কিন্তু যাদের নিয়ে যে তিনজন মানুষকে নিয়ে আমরা হাসছিলাম আজকে তাদের পজিশন কি জানেননি আজকে ওরা তেরো লক্ষ টাকা দিয়ে প্রত্যেকেই একজনে প্রত্যেকেই একজন করে তেরো লক্ষ টাকা করে গাড়ি লাইয়া গাড়ি চালাইতেছে ওনারা শহরের মধ্যে জায়গা কিনিয়া বিল্ডিং বানাইতেছে তিনজনেই বিল্ডিং বানাইতেছে একজনে এক একজনে পঁচিশ লক্ষ টাকা করে জায়গা কিনছে শহরে সেই জায়গা কিনে এখন পাঁচতলা বাড়ি তোলার জন্য ওরা এখন কাজ চালাইতেছে এখন আপনি চিন্তা করেন আমি ওরা কোথায় আমি কোথায় ওরা কোথায় আমি কোথায় হ্যাঁ আমি এখন বলতে পারেন আমার ইনকাম কেমন হ্যাঁ ভালোই হচ্ছে কিন্তু ওদের ওদের ওয়াজ মাহফিল কারে কয়টা স্যার কিছু শুনতে পাচ্ছি না স্যার ও আচ্ছা চেষ্টা করেন হেডফোন দিয়ে কিছু করা যায় কিনা জি স্যার জি স্যার আচ্ছা ওকে স্যার হেডফোন দিচ্ছি স্যার তো আমি ওদের তুলনায় আমি এখনো দশ পার্সেন্টও না কথা বুঝতে পারছেন এখন উনারা ওই শেখানোর লেভেলে আসতে পারেনি টিচিং পেশে আসতে পারেনি কারণ ওনাদের টিচিংয়ের কোনো অভিজ্ঞতা নাই আর আমার ওই ছোটো থেকে টিচিংয়ের অভিজ্ঞতা বা টিচিং একটা নোবেল পেশা হিসাবে আমি নিয়ে নিছি এবং এই টিচিংয়ের একটা কোয়ালিটি আলাদাভাবেই আল্লাহ আমাকে দিয়েছে এবং আমি স্বাভাবিকভাবে টিচিং করতেছি সেই দুই ক্লাস সিক্সে থেকেই গড়ে বলা যায় যে আমি শিক্ষকতার সাথে যুক্ত তো <clears throat> তারপর থেকে আমি বলা যায় যে আমি হয়তো বা কোর্স করার পর থেকে কিছু প্র্যাকটিস বেশি করে কইরা আরও কিছু কাজ টাজ কইরা আমি ক্লাস করার মতো যেহেতু আমার কাছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে উপস্থাপনার একটা অভিজ্ঞতা দিয়েছেন এজন্য আমি সাহস করে ওই পেশার টিচিংয়ে চলে আসি ঠিক আছে আমি বলি কাউকে শিখাই টাকা মেটান না অনেকেই টাকা দিচ্ছে যার যাভাবে ইচ্ছা দিতে পারতেছে দে সমস্যা নাই আমি অ্যাটলিস্ট শিখাই আজকে যদি আপনি শিখেন আমার কাছ থেকে তো শিখে যদি আপনি আপনার জীবনের একটা ব্যবস্থা করতে পারেন অ্যাটলিস্ট যদি আপনি মাস শেষে দশ পনেরো হাজার টাকাও ইনকাম করতে পারেন তাহলে আপনি তো অবশ্যই একদিন আমাকে আমার কথা স্মরণ করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দোয়াটা করবেন অন্তত পক্ষে এইভাবেই দোয়া করবেন যে জয়নাল ভাইকে আল্লাহ তালা কি করুক ওই ভালো করুক আমাকে এইভাবে ঘরে বৈশা শান্তিতে একটা কাজ করার সুযোগ করে দিছে এই চিন্তা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে স্যার মানুষকে যদি স্যার আল্লাহ হেদায়েত দান করে স্যার হ্যাঁ, হ্যাঁ। এই তাই না স্যার সঠিক কথা স্যার হেদায়তের কথা পরে আসতেছি এখন এখনকার কথা বলতেছি যে মানুষ মনে করেন আপনারা গড়ে বসে আছেন বা আমি গড়ে বসে আছি আমরা এভাবে বসে আছি বাট আমরা কিছু করতে পারতেছি না কিন্তু এখন গড়ে বসে যদি আমরা সামথিং কিছু করতে পারি সেই করতে পারাটা আমাদের জন্য খুবই একটা বেনিফিটের কাজ হয়ে যাবে আপনিও সফল হবেন আপনার পরিবারও শান্তিতে থাকবে আমার জন্য অবশ্যই দোয়া করবেন তারপরে ভালো একটা ইনকাম যদি মনের মধ্যে চলে আসে সেই ইনকাম মানুষকে আল্লাহর এবাদত করতেও সহযোগিতা করে মানুষের যখন অভাব থাকে তখন অভাবের চিন্তায় মানুষ অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ভালো ইমানদার ছাড়া শক্ত ইমানদার মানুষ ছাড়া আল্লাহর এবাদত করতে পারে না মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন চলে আসে এমনকি শেষ পর্যন্ত তার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে অনেক সময় প্রশ্ন চলে আসে আল্লাহ কি আমাকে দেখেন না এইরকম আল্লাহ মাফ করুক এইভাবে মানুষ বলে ফেলে তো এই চিন্তা থেকে আমি টিচিং পেশে আসা তো যাই হোক এখন যে কথা বলতে চাচ্ছি আমি আপনাদের আপনাদের মানুষ অনেক নেগেটিভ মুভমেন্টের কথা বলবে অনেক ধরনের নেগেটিভ মুভমেন্টের কথা বলবে আপনারা কখনোই কান দিবেন না দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরবেন মন দিয়ে ধৈর্য ধরবেন মনে সবসময় বিশ্বাস রাখবেন আল্লাহ আমাকে রিজিক দিবেন ইনশাল্লাহ আজকে দিচ্ছেন না দুই মাস পরে দিবেন দুই বছর পরেই দিবেন এই সেক্টরে যে লেগে থাকবে এই সেক্টরে যে লেগে থাকবে টুডে টুমোরো ও সাকসেস হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সাকসেস হবে তবে এক মাস দুই মাস ছয় মাস পরে যদি সে তার পিছন ছেড়ে দেয় তাইলে সে সাকসেস হতে পারবে না সাকসেস হতে পারবে না এখানে একটা কোর্স করলাম একটা কোর্স করেই আমি একবারে আকাশে উঠে যাই আসলে বিষয়টা এমন না এমন না হ্যাঁ আমি আজ থেকে দুই বছর আগে কোর্স করছি এখন পর্যন্ত ছয়টা কোর্স পাঁচটা কোর্স করছি ছয় নম্বর কোর্স আমার রানিং আছে তার সাথে কন্টিনিউয়াসলি আমি ইউটিউবে ভিডিও দেখি সব সময় আমি আপডেট দেখার চেষ্টা করি তাইলে এই সেক্টরের মূল বিষয়টা হচ্ছে লেগে থাকা এক নম্বর বিষয় হচ্ছে আপনি ধৈর্য সহকারে লেগে থাকা দুই নম্বর বিষয় হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রম করা আপনি মনে রাখবেন একটা বিষয় মনে রাখবেন আমি ম্যাক্সিমাম ইংরেজি রিডিং শিখতে আমাকে ক্লাস ফোর পর্যন্ত উঠতে হয় থ্রিতে খুব রেয়ার স্টুডেন্ট আছে যারা প্রাইমারিতে পড়ে যারা আমি অন্য স্কুল বাদ দিলাম প্রাইমারিতে যারা পড়ে তার মধ্যে থ্রিতে ইংলিশ রিডিং পড়তে পারে সেরকম রেয়ার স্টুডেন্ট কিন্তু ফোরে ওঠার পরে ইংলিশ রিডিং শিখা আপনাকে যদি একটা ইংরেজির রিডিং শিখতে হইলে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় তাহলে আপনি একটা স্কিল গ্যাদারিং করতে একটা জায়গায় সাকসেস হইতে হইলে তো আপনাকে কিছু সময় অপেক্ষা করতেই হবে কি আমি কি সত্য বললাম না তারপরে বিষয় হচ্ছে এটা হচ্ছে কম্পিউটার সেক্টর প্রত্যেকটা নিয়ত প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সেক্টর আপডেট হয় নতুন নতুন উপস্থাপন তৈরি হয় নতুন নতুন ওয়ে আসে সুতরাং প্রত্যেকটা সময় আমাকে নতুন ওয়ের দিকে মনোযোগ রাখতে হবে ছয় নম্বর যে বিষয়টা হচ্ছে আপনি একটা বিষয়ে বিশ্বাস রাখবেন যে জয়নাল ভাইয়ের কাছে আসছি জয়নাল ভাইয়ের কাছে অন্তত প্রতারিত হব না কাজ শিখবো তো শিখবো তার সাথে কিভাবে সাকসেস হওয়া যায় ইনশাল্লাহ সেই ব্যবস্থা জয়নাল ভাই করে দিব অর্থাৎ সেই রাস্তা দেখিয়ে দিব আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে রাস্তায় গেলে কোন রাস্তায় গেলে আপনি সাকসেস হবে আপনি কতক্ষণ কাজ করতে হইব কি কি কাজ করবেন এই বিষয়গুলো কা কী কী কাজ করলে আপ সাকসেস হইতে পারবেন এগুলো আমি দেখিয়ে দিব আমি এখানে up to bottom top to bottom যা দেখিয়েছি সব কাজেই যে আপনি সাকসেস হবেন সব বিষয়টা এমন না আপনি সব কাজ করবেন কাজ করে আপনি চিন্তা করবেন কোন কাজটার প্রতি আপনি সবচেয়ে বেশি কমফোর্টেবল সবচেয়ে বেশি আরাম বোধ করতেছেন কোন কাজটা সেই কাজটার উপরে আপনি মাথা দিয়ে লাগবেন দুই মাস আরও এসে এই কাজের উপরে সময় দিবেন তারপরে কাজ করবেন দেখবেন আপনি সাকসেস হয়ে যাবেন আরেকটা বিষয় সবসময় সাত নম্বর বিষয় মনে রাখবেন মার্কেট প্লেসে সাকসেস হইব এই ধারণাটা বাদ দিয়ে দিবেন সবসময় চিন্তা করবেন মার্কেট প্লেসের বাইরে কীভাবে সাকসেস হওয়া যায় সেই চিন্তা করবেন আর প্রতিদিন কিভাবে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলাতে একটা করে পোস্ট করা যায় সেই চিন্তা সবসময় মাথায় রাখবেন আপনি যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারবেন অর্থাৎ সবসময় পজিটিভ থিঙ্কে থাকতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন কারণ মানুষের তো ইনকাম করতেছে বাংলাদেশের মানুষ আপনি বিশ্বাস করবেন কি না পৃথিবীর মধ্যে যারা ফ্রিলান্সিং করে তার চৌষট্টি পার্সেন্ট মানুষ হচ্ছে বাংলাদেশের এবং বাংলা ফ্রিলান্সিং করিয়া আয়ের মধ্যে টপ রেটেড যারা সবচেয়ে বেশি ইনকাম করে তাদের মধ্যেও মানুষ হচ্ছে চৌষট্টি পার্সেন্ট বাংলাদেশের ক্যান ইমাজিন আপনি কি বিশ্বাস করতে পারেন সারা পৃথিবীর মধ্যে যা ফ্রিল্যান্সিং করিয়া যত মানুষ টাকা ইনকাম করে তার মধ্যে চৌষট্টি পার্সেন্ট টাকা আসে বাংলাদেশে এটা তো মানুষত্ব ইনকাম করে নাকি অন্য দেশের মানুষ ইনকাম করে আপনারা আমাকে একটু প্রশ্নের উত্তর দিন হ্যাঁ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে এখন কম্পিটিশন বেড়ে গেছে অনেক কম্পিটিশন হচ্ছে অনেক চাপ হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ফ্রিল্যান্সাররা আসতেছে প্রতিনিয়ত নতুন নতুন স্কিলেবল মানুষ আসতেছে ওনাদের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে ওনাদেরকে গায়ে কম্পিটিশনে ওনাদের থেকে আমাকে অ্যাডভান্স করতে হইলে আমাকে ভালো স্কিলেবল হতে হবে আমাকে ভালো জানতে হবে আমাকে ভালো মানতে হবে আমার মনের মধ্যে ভালো গুণ তৈরি করতে হবে আমি অন্যর সাথে একজন অভিজ্ঞর সাথে যুদ্ধ কইরা জিততে হলে যতটুকু আমার অ্যাবিলিটির প্রয়োজন ততটুকুই আমাকে কি করতে হবে ক্রিয়েট করতে হবে আমার মনের মধ্যে নিয়ে আসতে হবে এই মন মানসিকতা আমার কাছে রাখতে হবে ঠিক আছে আপনারা কখনোই ডিমোটিভেশন হবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ ডিমোটিভেশন হবেন না একটু অপেক্ষা করেন তারপরে দেখতে পারবেন তার রেজাল্ট ইনশাল্লাহ আমি যদি আপনাকে একটু দেখাই আপনারা একটু দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই আমি দুই তিনজন মানুষের ইনকাম আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখেন মার্কেট প্লেসের ফাইবারটাই আমি শুধু দেখাই আপনাকে একটা মার্কেট প্লেস দেখাচ্ছি অন্য মার্কেট প্লেসগুলো বাদ একটা মার্কেট প্লেস দেখাচ্ছি একটা মার্কেট প্লেসের একজন মানুষের ইনকাম আমি দেখাই একজন মানুষের একটা ইনকাম দেখাই আমি তাইলে আপনি একটু বুঝতে পারবেন একজন বাংলাদেশি খুঁজে বাইর করি উনি বাংলাদেশি কিনা দেখি উনি বাংলাদেশি হওয়ার সম্ভাবনা আছে একজন মহিলা উনাকে ওপেন করলাম দেখি উনি বাংলাদেশি কিনা না উনি পাকিস্তানের বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের হওয়ার সম্ভাবনা আছে দেখি না উনিও পাকিস্তানের ইউটিউবের কাজ পাকিস্তানিরাও বেশি করে বাদ দেন এটা এটা ইউটিউব এসিও আনে কি আপনারা আছেন আমারে ফালাইয়া গেছেন স্যার আছি স্যার আছি স্যার আছি স্যার জি স্যার আছি আচ্ছা ঠিক আছে দেখেন উনি বাংলাদেশের মানুষ মনে রাখেন দুই সালের উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে জুলাইতে দুই সালের জুলাইতে উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাইলে দুই সালের জুলাই এক বছর দুই সালের জুলাই দুই বছর উনি এখন পর্যন্ত কাজ করছে তিনশো একাত্তরটা এখানে হচ্ছে রিভিউ রিভিউ বলতে হচ্ছে যারা কাজ করার পরে কমেন্ট করে তিনশো একাত্তর জন মানুষ কমেন্ট করছে অনেক মানুষ আছে কমেন্ট করে না মানে দেখ আপনার ফোর্টি পার্সেন্ট মানুষ কমেন্ট করেই না তারপরে আমি ধরে নিলাম সে তিনশো একাত্তর জন মানুষের কাজ করছে তার তিনটা প্যাকেজ এখানে তার বেসিক প্যাকেজ হচ্ছে দশ ডলার তার মিডিয়াম প্যাকেজ হচ্ছে পঁয়তাল্লিশ ডলার তার অ্যাডভান্স প্যাকেজ হচ্ছে এইটি ফাইভ ডলার্স আমি তার মিডিয়াম প্যাকেজটাই ধরলাম হ্যাঁ মানুষ অনেক বেশি প্যাকেজের দেখ তাহলে সে মনে করেন এখান থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডলারের কাজ নিছে আমি মিডিয়ামটাই ধরলাম কারণ এক সময় তো সে বেশিটা কারণে কমটা কারণে পঁয়তাল্লিশ ডলারের কাজ নিলাম সে তিনশো কয়টা তিনশো একাত্তরটা কী করছে এখন পর্যন্ত কাজ করছে আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো জি আচ্ছা ওকে ওকে দেখি ক্যালকুলেটর ওপেন করি সে কয়টা কাজ করছে তিনশো একাত্তরটা তিনশো একাত্তর ইন্টু তিনশো একাত্তর ইন্টু ফোর্টি ফাইভ আমরা সবচেয়ে কমটা ধরলাম সে এখন পর্যন্ত ষোলো পা ষোলো হাজার ছয়শো পঁচানব্বই ডলার ইনকাম করছে এখন সে যদি ষোলো হাজার ছয়শো ডলার ইনকাম করে এবং সেই ডলারের মূল্য যদি হয় বিরানব্বই টাকাই ধরলাম বর্তমানে তো ডলার মূল্য অনেক বেশি আগে কম ছিল তার কারণে অ্যাভারেজ বিরানব্বই টাকাই ধরলাম তাহলে সে এখন পর্যন্ত পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো চল্লিশ টাকা ইনকাম করছে পনেরো লক্ষ পঁয়ত্রিশ পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো চল্লিশ টাকা ইনকাম করছে এখন যদি আমরা দিলাম কত দুই বছর July August September July August September October November হ্যাঁ ধরলাম আরও চার মাস চব্বিশ মাস ধরলাম ছাব্বিশ সাতাশ আঠাইশ মাস আমরা যদি এটারে আঠাইশ দিয়ে বাঘ দিই তাহলে সে প্রতি মাসে কত ইনকাম করছে প্রতি মাসে কত ইনকাম করছে বললাম বিয়োগ হয়ে গেছেন এটা তুই বাঘ দিই বাঘ আঠাইশ মাস প্রতি মাসে সে কত ইনকাম করছে চুয়ান্ন হাজার আটশো চুয়ান্ন টাকা চুয়ান্ন হাজার আটশো চুয়ান্ন টাকা এখন এটা কি মানুষ ইনকাম করছে নাকি জিন ইনকাম করছে একটু আপনি আমাকে বলেন আপনারা একটু বলেন এটা মানুষ ইনকাম করছে না জিন ইনকাম করছে মানুষটা তো বাংলাদেশেরই মানুষ ওই মানুষটা শুধু মার্কেট প্লেসে যদি এত ইনকাম করে একটা মার্কেট প্লেসে চারটা পাঁচটা মার্কেট প্লেসে এক একজনের অ্যাকাউন্ট থাকে একটা মার্কেট প্লেসে যদি তার এই ইনকাম থাকে অন্য মার্কেট প্লেসগুলোর গান বাদ দিয়ে দিলাম অন্য মার্কেট প্লেসগুলোর গান বাদ দিয়ে দিলাম একটা মার্কেট প্লেসে সে যদি ওই ইনকাম করে আর বাইরে মার্কেট থেকে কী পরিমাণ ইনকাম করছে সেটা মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের বাইরে মানুষ বেশি ইনকাম করে এখন মার্কেট প্লেসের বাইরে কী ইনকাম করছে সেটা তো আর দেখাই যাচ্ছে না আবার যারা রিভিউ দিছে না তারা অর্থাৎ তারা কমেন্ট যারা দিছে না তার কাজের কমেন্ট যারা দিছে না তাদেরকে কি করবেন এখানে তিনশো একাত্তর জন কমেন্ট দিছে বাকিরা কমেন্ট দিছে না এটা টু হান্ড্রেড নিশ্চিত আরও আরও তিনশো জন হবে কমেন্ট দিছে না এটা টু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ভাই আমি তিরিশটার মতো কাজ করছি এখন পর্যন্ত আমার নতুন অ্যাকাউন্টে কমেন্ট আসছে পাঁচটা না ছয়টা কমেন্ট দে না কথা বুঝতে পারছেন সবাই কমেন্টস দেয় না কমেন্টস দেওয়া বুঝেই না অনেকে আর ফাইবার একটা জায়গা যেখানে কমেন্টস দেয়া আপনি খুঁজতেও পারবেন না যে আপনি আমাকে কমেন্টস দেন আপনি আমাকে এই বলেন সেই বলেন এটা বলতেও পারবেন না তাহলে এটা তো মানুষের তো ইনকাম করতেছে মানুষ যদি ঠিকই ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না আমাকে যারা ডিমোটিভেশন করে ওই আমি পূর্বাশার আলো একটা কবিতা পড়ছিলাম সৈয়দ ফজলুল হকের যে একটা প্রবাদ আছে একটা কথা বলছে তোরা যাস নি এদিকে যে এদিকে অন্ধকার আছে আর আমরা বলবো না আমরা এদিকে আলো নিয়ে আসছে আমরা আলোর সন্ধান দেখতে পাচ্ছি অর্থাৎ যারা বিতু এ কথাটার মানে হচ্ছে যারা বিতু আর যারা মানে নিজেকে ডেভেলপ করার চিন্তা করে না ওরা আপনাকে কোনো একটা কাজের জন্য উৎসাহ দিবে না বরং তাকে তারা কি করবে আপনাকে ডিমোটিভেশন করবে কিন্তু আপনি দেখতে পারবেন যখন আপনি ঠিক ইনকাম করতে পারবেন যখন আপনার ভালো একটা অবস্থান চলে আসবে দেখবেন তখন তারাই আপনার পায়ে ধরবে আপনাকে শিখান আমাকে এই করেন এইটা করেন সেইটা করেন হাবি জাবি ইত্যাদি ইত্যাদি বলবে সুতরাং সুতরাং এখন আমার খারাপ সময় যখন যাবে তখন আমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এটা এইটা হলো বিষয় এখন আমার মূল কাজটা হচ্ছে মানুষ যাই যে যাই বলুক আমি তার কথা শুনবো শুধু শুনবো কোনো জবাব দিব না একটু বুদ্ধির সাথে জবাব দিব এটা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে আপনি কি কাজ করছেন আপনার কি প্রোফাইল আছে আপনি কি ট্রাই করছেন কতদিন ট্রাই করছেন এই বিষয়গুলা আপনি বলবেন যদি বলে হ্যাঁ আমি ক্লাস করছি হাবি যাবি ঠিক আছে আপনি অন্তত আমাকে বিজনেস ম্যানেজারটা সেট করে দেন এক বিজনেস ম্যানেজার যে সেট করতে পারবে পক্ষে এইটুকু মনে রাখবেন যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেট করতে পারবে সে ফ্রিলান্সিংয়ে সাকসেস হয়েছে এটা হান্ড্রেডে হান্ড্রেড মনে রাখেন কথা বুঝতে পারছেন ফেসবুক বিজনেস ম্যানেজার যে ক্রিয়েট করিয়া সেট আপ করিয়া দিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কইরা মনে রাখবেন ও ফ্রিল্যান্সিং গিয়ে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে এটা মনে রাখবেন যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজ কইরা দিতে পারবে কিউআর রিসার্চের কাজ কইরা দিতে পারবে ও মনে রাখবেন ফ্রিলান্সিংকে সাকসেস হয়েছে ঠিক আছে আর যে এইগুলো করতে পারবে না মনে রাখবেন ও কাজই শিখছে না তাহলে সাকসেস হইব কেমনে ঠিক আছে অনেক কথা বললাম আপনাদের অনেকেই ডিমোটিভেশন করবে আপনাদের সেদিকে কান না দিয়ে আমরা কাজ কিভাবে করব সেদিকে কান দিব এবং আমরা মন দিয়ে কাজ করব ডিমোটিভেশনের কখনোই মানুষের নিন্দুকের নিন্দা কথা কখনোই আমরা কান দিয়ে শুনবো না কারণ নিন্দুকের কাজই হচ্ছে নিন্দা খুঁজে এবং আরেকটা ওই কামিনী রায়ের একটা কবিতা আছে না পাশে লুকে কিছু বলে ওই কামিনী রায়ের কবিতাটা আমরা পড়ি যদি তাহলে নিজেদেরকে কিছু উৎসাহ নিয়ে আসতে পারবো যে পাশে লুকে কিছু যদি বলে সেই কথায় আমরা কান দিব না কারণ পাশে কি বলছে না বলছে সে তার বলতেই থাক আমি আমার কাজ করতেই থাকি ঠিক আছে তাইলে এখন চলে যাই আজকে আমরা কি করব আমাদের আমি ক্লাস কি করব আজকে এতক্ষণ গল্প করতে করতে ক্লাস করারই মুডে আমি হারিয়ে ফেলছি ঠিক আছে আজকে আমি ফেসবুক পেজ ক্রিয়েটের ক্লাস করাইতে আসলাম আচ্ছা নাবিয়া আপু আপনি কি আপনার Facebook account professionally set up করছেন না স্যার করতে পারিনি ও না তাইলে তো ক্লাস করাইতে পারবো না আমি হচ্ছে আমার বাচ্চারা যে চোখ উঠছে তো অনেক এই খুবই অসুস্থ ছিল এজন্য আমি মানে ল্যাপ মোবাইল নিয়ে একটু ভালোভাবে বসতেও পারি নাই যে একটু সময় করে করব আজকে রাতের মধ্যে করে ফেলবো না আচ্ছা ঠিক আছে আমি দেখাই একটু আপনাকে বেশি ক্লাস তাইলে নতুন কোনো টপিক দিচ্ছি না আপনাকে আমি স্যার আমাদের অ্যাডভান্স লেভেলের মানে অ্যাডভান্স গ্রুপের ক্লাসগুলো সব কবে কবে হবে শুক্র রবি মঙ্গল আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাদের আপাতত দুই দিন ক্লাস নিচ্ছি আজকে রবিবার ক্লাস নিচ্ছি আর আচ্ছা আপনি অফ করেন আমি করতে পারতেছি না রবিবার আর বৃহস্পতিবার ইনশাল্লাহ ওকে স্যার ওকে স্যার রবিবার আর বৃহস্পতিবার রাত্র দশটায় ওকে আচ্ছা দেখেন একটু আমি দেখাই আপনি কি কি কাজ করবেন এই যে দেখেন আপনি আমার প্রোফাইলের মধ্যে আমি ঢুকি দেখবেন আপনি আমার প্রোফাইলটা কিভাবে সেট আপ করা এই যে দেখেন প্রথম নাম্বার হচ্ছে একটা কাভার পেজ আপনার যদি কাভার পেজ হাবি জাবি থাকে তাহলে আপনি কাভার পেজটা হটাই দিবেন আপনি এইভাবে নতুন করে একটা কাভার পেজ বানাইবেন আচ্ছা এখন কাভার পেজ বানাইব কিভাবে আপনি লেখা রাখেন ক্যানভা নামক একটা সফটওয়্যার আছে ক্যানভা এখানে লিখবেন C A N B A Canva Canva dot com কইরা লিখবেন লিখে সার্চ দিবেন আমার এখানে ক্যানভা লগ করা আছে এই জন্য আর ক্যানভা দেখাচ্ছে না আচ্ছা আমি দেখি অন্য কোনো ব্রাউজার দিয়ে দেখাইতে পারি কি না আছে তো অনেকটা ব্রাউজার এই ওই ব্রাউজার দিয়ে আছে আচ্ছা দেখেন এখানে দেখছি ভাই কেনবা কেনভা ডট কম ঠিক আছে কেনভা ডট কম বলে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখেন সাইন আপ বলে একটা অপশন আসে এই যে দেখেন সাইন আপ এই যে দেখেন এখানে একটা সাইন আপ বলে একটা অপশন আছে এই সাইন আপ অপশনটা আপনি কি করবেন সাইন আপ করবেন সাইন আপ করে সাইন আপ দিছেন সাইন আপ দেওয়ার পরে আপনি যদি নিজে থেকে দেন তাহলে দিতে পারেন এখানে দিয়ে দিবেন uh continue with Google continue with Google রে দিয়ে দিবেন অটোমেটিক সাইন আপ হয়ে যাব আর নতুন করে সাইন আপের হাবি যাবি কষ্টকর লাগবে না ঠিক আছে ওয়েট করেন এটা সাইন আপ হোক অ্যাকাউন্ট আছে দুইটা তাইলে এম এস রিপা এইটাই দিয়ে দিলাম আমি প্রথমটা দিয়ে দিলাম সাইন আপ করার জন্য পাসওয়ার্ড কই ভাই আল্লাহ জানের এটার পাসওয়ার্ড আর এক মুসিবত এখানে ইমেল এখানে নাই তাইলে এইটা দিই তো নাই ফাইভ থ্রি এইট না এইটা দিয়ে হইতো না অন্যটা দিয়ে দেখতেই হোক নতুন ক্লাস শুরু হয়েছে না নতুন ক্লাস না আরেকটা ধরছে এইটা দিয়ে হইব এই পাসওয়ার্ড এমএস এস 43 হচ্ছে না নতুন ব্রাউজার গুলাতে আমি ব্রাউজার ওপেন করতে পারতেছি না যেগুলো আছে এগুলাতে ছিল আপনাকে কিভাবে মানে ক্যানভাটা সাইন আপ করতে হবে সাইন আপটা তো দেখাইতে পারতেছি না এই ক্যানভাতে সাইন আপ করে মানে এখান থেকেই কি কভার ফটো বানাইতে হয় স্যার সরি বললাম এই ক্যানভা ডট কম এখানে মানে সাইন আপ করে এখান থেকেই কি কভার ফটো বানাতে হয় হ্যাঁ ওই ওই ক্যানভা থেকে সাইন আপ করে আপনি ওই যে আমি দেখাইছি না যেভাবে ওইভাবেই আপনি ক্যানভাতে সাইন আপ করবেন সাইন আপ কইরা দূরে এটা কি নাই সাইন আপ করবেন তারপরে আমি দেখাইয়া দিব কিভাবে কাজ করতে আমি সাইন আপটা দেখাই দিলে তারপরে আমার এই যে সাইন আপ আসছে দেখি সাইন আপ হয় কিনা ট্রাইভারে দেখি এই যে সাইন আপ এখানে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে উইথে গুগল আসবে উইথে গুগল কি দেখায় ওয়েট করেন এইট টু এটা তো পাসওয়ার্ড চাইলে নাকি apply enter content email cannot use email will google regarding হচ্ছে না তো সাইন আপ হচ্ছে না সাইন আপ আরেকটা দেখো অন্য একটা সাথে সরাসরি গুগলের সাথে না হইলে দেখি সরাসরি ইমেইল দিয়ে হয় কিনা কতটা ক্যানভাস এখন পর্যন্ত সাইন আপ করছি নিজেই হইতে পারতাম না না এই সমস্যাটায় বুকছি এখন আর হচ্ছে না আমার আপনারটা হয়ে যাব কারণ আপনার কম্পিউটারে কোনো অ্যাকাউন্ট নাই আচ্ছা ঠিক আছে আপনি এইভাবে সাইন আপ করবেন সাইন আপ কইরা এইভাবে ক্যানভা একটা ক্যানভা আসবে ক্যানভাতে আপনি দেখবেন ফ্রি এবং পেইড দুইটা অপশন আসছে ওই যে সাইন আপ হইলে এটা দেখাইতে পারতাম কিভাবে ফ্রি কিভাবে পেইড আসে ওই জায়গাটা আমি দেখাইতে পারতাম কিন্তু দুঃখিত আমি আর পারলাম না তো আপনি ফ্রি এবং পেইড দুইটা অপশন আসবে আপনি ফ্রিটা দিবেন পেইডটা দিবেন না ঠিক আছে এই যে ক্যানভা প্রো একটা অপশন আসবে ক্যানভা প্রো আপনি কখনোই ক্যানভা প্রো দিবেন না আপনি ক্যানভা ফ্রি দিবেন ঠিক আছে ক্যানভা ফ্রি দিবেন ক্যানভা প্রো পড়ে নেওয়া যায় আমি প্রো একটু পরে কিভাবে ক্যানভা প্রো নিতে হয় এটা আমি দেখাইয়ে দিব তারপরে দিবেন এই যে ক্রিয়েট হ্যাঁ স্যার ক্যানভা প্রো তো স্যার কিনতে হবে স্যার তাই না স্যার বা কারো কাছ থেকে টাকা দিয়ে অ্যাক্টিভ করে নিতে হ্যাঁ, হবে হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ করে নিতে হয় এটা আমি কিভাবে নিতে হয় দেখিয়ে দিব আচ্ছা ওকে তারপরে আসবেন কোথায় এই যে ক্রিয়েটেড ডিজাইন একটা শব্দ আছে ক্রিয়েটেড ডিজাইন একটা শব্দ আছে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করলাম আমরা ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করার পরে দেখবেন আসছে এখানে কত কিছু আসছে দেখছেন ফেসবুক পোস্ট আছে ফেসবুক কভার আছে আমরা এই ফেসবুক কভারে ক্লিক করব। ফেসবুক কভারে ক্লিক করলে ফেসবুক কভারের একটা সাইজ আছে ওই সাইজটা আর আমার আলাদাভাবে ক্রিয়েট করতে হইতো না ফেসবুক কভারের সাইজ কত এই যে দেখেন এখানে ষোলোশো ইন্টু নয়শো চব্বিশ পিক্সেল ষোলোশো ইন্টু নয়শো চব্বিশ পিক্সেল হচ্ছে ফেসবুক কভারের সাইজ কিন্তু আমাদের এখান থেকে ফেসবুক কভারের সাইজ নেওয়া লাগবে না ঠিক আছে আমাদের ওখানে ক্লিক করলে অটোমেটিকলি ফেসবুক কভারের সাইজটা চলে আসবে তারপরে কি করব এই যে দেখেন আমাদের ফেসবুক কভারের সাইজ চলে আসছে তারপরে এখান থেকে আমরা কি করব ওই জায়গায় ক্লিক করব ক্লিক করে আমরা একটা ছবি আপডেট করব প্রথমে আমার প্রোফাইলে মোবাইল কম্পিউটারের ভিতরে যদি কোনো ছবি থাকে সেই ছবিটা থাকবো না হলে আমি এখান থেকে নিয়ে আসবো ডেস্কটপে ক্লিক করলে এই যে দেখেন আমার ছবি আছে আমি একটা ছবি আপলোড করে দিলাম ঠিক আছে আপনি আপনার প্রফেশনাল ছবিটা আপলোড করবেন আপলোড হয়ে যাবে হয়েছে নি দেখি না এখনো হয়েছে না স্যার এটা কি ফোন থেকে করা যাবে না এই ক্যানভাটা সাইন আপ ফোনে ফোনে আপনি আপনার মোবাইলে মোবাইলে ক্যানভা জিওলেইকা ওই যে না এই আমার এই ছবিটা এখানে আপডেট আপলোড করাই আছে অলরেডি নতুন একটা ছবি আপলোড করতে হলে এই জায়গায় আপলোড করবেন আপনি আপনার ফোনের মধ্যে কি করবেন ওই যে ক্যানভা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আপলোড করবেন তারপরে এখানে সাইন আপ করবেন তারপরে করতে পারবেন তবে মোবাইল দিয়ে কাজ ভালোভাবে করা যায় না আচ্ছা দেখেন যে কোনোভাবে একটা ইমেজ আপলোড করা দেখাইলে আপনি সব ইমেজকে আপলোড করতে পারবেন যেমন মনে হয় ইমেজটা আমি আপলোড করব। এখন গেলাম ডেস্কটপে তারপরে এটা সিলেক্ট করলাম তারপরে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে এই যে দেখেন এই যে আপলোড হচ্ছে একটু সময় দিতে হবে আপলোড করতে এই যে আপলোড হচ্ছে আপলোড হয়ে গেলে ওকে আপলোড হয়ে গেল আচ্ছা এখন আসেন এলিমেন্ট এখানে এলিমেন্ট আছে আপনি বিভিন্ন উপাদানে এইভাবে এখান থেকে সাইজ করতে পারবেন দেখেন আপনি আমার বিশ্বাস মহিলারা একটু মানে ক্রিয়েটিভিটির একটু ভালো থাকে তা আপনি একটু ক্রিয়েটিভিটি চিন্তা করবেন কিভাবে ডিজাইন করা যায় কত সুন্দর ডিজাইন করা যায় এখানে টেমপ্লেট টেমপ্লেট হচ্ছে মানে এই জায়গার মধ্যে আপনি কোন কালার এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার আমাকে এই জায়গার মধ্যে কি করছে সাপ মানে আমাকে পরামর্শ করছে আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারবো আপনি প্রথমে ফ্রি চালাইবেন এই জন্য এই জায়গার মধ্যে এইভাবে মাউস নিয়ে আসবেন মাউস নিয়ে আসলে নিচে দেখবেন প্রো প্রো যেগুলো আছে ওই প্রোগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই যে দেখেন প্রো আছে এই যে এইভাবে প্রো আছে এই প্রোতে ক্লিক করলে আপনি চালাইতে পারবেন না তো আপনি কি করতে হইব ফ্রিতে চালাইতে হইব ফ্রিগুলো এইভাবে নিচে আনলে দেখবেন ফ্রি আছে ফ্রিগুলোতে আপনি কাজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে যেমন দিলাম আমি এইটাই এইটাই দিলাম এটা কি দিলাম এখন এটাতে দেওয়ার পরে আমি আমার এটা কি এডিট করা যায় না এটা একটা সেট আপ আল্লাহ আচ্ছা এটা এটা দিয়ে হইতো না এটা এডিট করা যায় না আমার এখানে এডিট করতেই হতো আমি এমন একটা নিব যেটা এডিট করে দেয় এইটাই নিয়ে দেখি এইটা এডিট করে দেয় একটা হ্যাঁ এইটা এডিট করে দেয় এটার এইদিকে একটু সরাই আমার ছবি নিয়ে আসি কোথায় আমার ছবি এই যে আমার মিস্টার ছবি আমি এখানে আমার ছবিটা বসাই দিই এমনি আসবো ছবি একটু সময় নিব আচ্ছা তারপরে দেখেন এই জায়গার মধ্যে আমি লিখব ডিজিটাল মার্কেটিং এজেন্সি এভাবে কাজ করতে পারেন আরও শিখবেন এটা আমি আরও অনেক অনেক কাজ করব এটা নিয়ে তো কারণ এটা লাগবে আপনার এটা নিয়ে অনেক কাজ করব এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা আসছে একটু যদি বড় করতে চান তাহলে একটু বড় করলাম এভাবেই তাক এটারে এভাবে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা বোল্ড দিলাম বোল্ড দিলে একটু বড় হইল এটারে কিভাবে কালার করব। এখানে কালার করতে হইলে এই যে এই যে এ আছে না এই যে এ মিস্টার এ আছে এর উপরে ক্লিক করলাম এর উপরে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো এই যে কালার দিলাম এইটা সিলেক্ট করলাম এই যে দেখেন এই কালার হয়ে গেছে যখন আমার এই কালার দিব না আমি অন্য কালার দিব এখন আমি মনে করেন একটা কালার সেট করলাম এখান থেকে লাল দিলাম হ্যাঁ লাল দিতে পারলাম তারপরে আবার আপনারা এই চেষ্টা করবেন ইউটিউব থেকে কিছু ভিডিও দেখা যাতে কিভাবে একটা ক্যানভাকে অনেক আমি তো আর ডিজাইনার না অনেক ডিজাইনার আছে যারা অনেক এক্সপার্ট ওনারা কি করে ওই ক্যানভা ডিজাইনের উপরে ভিডিও মেক করে আপনি ওইভাবে ভিডিও দেখবেন একটা দুইটা টিউটোরিয়াল দেখবেন তারপরে দেখেন এইভাবে এটা দিলাম আমার এইটা কালার এই কালারটা আমার লেগে সুইট হয়েছে না আমি আমি একটা সুইটেবল কালারের প্রয়োজন আমার যেটা দেখলে আমার লেখাটা বাসে ঠিক আছে কেন এইটা দিলে কি হয় কেমন হয় না এটাও আসছে না তাহলে আমি দেখতেছি আমার জন্য সাদাই দেওয়া বেটার ওকে তাহলে আমি সাদাই দিয়ে দিলাম এই যে সাদা আছে সাদা দিয়ে দিলাম তাহলে আমার সাদা কালারটা বেটার সুইটেবল তারপরে এখানে কি এখানে দিয়ে দিলে ডিজিটাল মার্কেটিং ও আচ্ছা এখানে মার্কেটিং শব্দ তো আছে তাইলে আমি আর মার্কেটিং এটা লেখা লাগবে না এটা তো মার্কেটিং শব্দটা আছে তো শুধু ডিজিটাল শব্দটা লিখবো এই যে এই কোনার দিকে এইভাবে টান দিব দইরা কান দইরা টান দিব একটু বড় হইব ঠিক আছে এখন দেখেন ওইটা দেখেন ওইদিকে ওই জায়গার মধ্যে দইরা ওই দিকে নিয়ে আসবো সমান করব। এখন দেখেন আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওকে ঠিক আছে দেখেন এটা hi I am a professional digital marketing expert ঠিক আছে ওকে এখানে দিবেন এই যে এই জায়গা বলে গ্যাপ কমাইবেন এই জায়গা থেকে গ্যাপ কমাইবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ I am a professional digital marketing expert ঠিক আছে ওইভাবে আপনি দিবেন তারপরে এখান থেকে যদি আপনি লেখার ওইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে লেখার যদি আপনি ফ্রন্ট চেঞ্জ করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন ক্লিক করে তারপরে হচ্ছে এইটা দিতে পারবেন ওকে এইভাবে আপনি করবেন আমার প্রোফাইলটা দেখবেন আমার প্রোফাইলটা দেখা আপনি এখানে দিবেন কি এই যে দেখেন আচ্ছা লিখবেন কিছু এই যে টি কিছু লিখতে হলে এই টিতে ক্লিক করবেন এইটা নিচে দিবেন ওকে তারপরে এই টিতে দেবেন কিছু লেখার ইচ্ছা এই টিতে ক্লিক করবেন তারপরে add a heading add a হেডিংয়ে ক্লিক করবেন তারপরে দেখেন একটা বক্স চলে আসছে এখানে দিলাম কি মান WhatsApp WhatsApp number N U M B N WhatsApp number WhatsApp number enter দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার লেখার সময় অবশ্যই প্লাস দিবেন তারপরে ডাবল এইট দিবেন zero one double nine double four two seven two nine zero এভাবে দিবেন ঠিক আছে যদি এভাবে না দেন তাহলে একটা বিষয় মনে রাখবেন যে এটা আপনার বাংলাদেশি কুট যদি প্লাস ডাবল এইট যদি না দেন তো যে এটা বাংলাদেশি কুটের একটা নাম্বার এটা আপনি ভুলে দেবেন ওইটা ওইদিকে রাখি এখন বেটা এটা তুমি কে লাগে ওটার এইদিকে সরাই রাখি আগে এইটা এখানে সেট করে এটা সেট করতে হইলে এখানে ক্লিক করব এই জায়গায় ক্লিক করিটা এটার উপরে ক্লিক এইটার এই কালার দিয়ে দিব না এই কালার দিলে কিছে মাইক্রোফোন অন কার্ড তারপরে এটা এভাবে সিলেক্ট করব আবার ওখান থেকে এইভাবে মাউস দরিয়া ধীরে ধীরে একটু প্রথম দিকে একটু প্রবলেম হইব একটু সময় লাগবো আপনার এইগুলো সমাধান হওয়ার লেগে তারপরে বোল্টে ক্লিক বিতে ক্লিক করলে বোল্ট হয়ে যাব এটার একটু এই হয়ে গেল ওকে তারপরে এই যে জয়েন না এই শব্দটার এখানে দিয়ে দিলাম ওকে এভাবে আমরা একটা প্রফেশনালি একটা কাভার ফটো বানাইব তাইলে আমার কাভার ফটোটা হয়ে গেছে ঠিক আছে এখানে কি দেয়া যায় এই কালারটা আমার কাছে মনে হইতেছে সুবিধা না এই কালারটার এখান থেকে কেমন করে দেওয়া যায় ওকে এই জায়গা থেকে এটাতে দিলে কেমন হয় কালো হয়েছে আচ্ছা এই এখন দেখা যায় এখন ঠিক আছে এখন আমার এই একটা হয়ে গেল আমি এটারে এই জায়গাতেই যে উপরে শেয়ার দেখেন উপরে শেয়ার একটা বাটন আছে এই যে শেয়ার বাটন আছে এই শেয়ার বাটনে যাইবেন ঠিক আছে শেয়ার বাটনে গিয়া এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে আইসা আবার এখানে ক্লিক করবেন পিএনজি আছে পিএনজি দিবেন না জেপিজি জেপিজি সিলেক্ট করবেন সিলেক্ট করে ডাউনলোডে চলে আসবেন এটা ডাউনলোড হওয়ার লেগে সময় দেন এটা পাইবেন কই ডাউনলোড হইতে সময় না এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে হ্যাঁ হয়ে গেছে এমন এরা পাইবেন কই এরা তো পাওয়া লাগবে এমন কই গেছে এরে খুঁজাইতে গেলে আপনি পাইবেন কোথায় দেখেন এরে পাওয়া যাইব আপনি আপনার মাই পিসি বা মাই কম্পিউটারে যাইবেন গিয়া এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে যাইবেন গিয়া দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এই জায়গার মধ্যে ক্লিক করেন এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়েছে নি কেমন হয়েছে অহন আপনি আপনার পেজে যাইবেন আচ্ছা এখন আমার পেজে যাইবিলাম আমি কি করব আমার পেজে যাইব এই যে পেজে আসছি পেজে আসছে এই যে cover photo edit cover photo এই যে দেখছেন অপশন এডিট কভার ফটোতে ক্লিক করব এডিট কভার ফটোতে ক্লিক করলে এই যে এডিট কভার ফটোতে ক্লিক করলাম চলে গেল আবার পেজে দিব Cup 2020 Qatar official theme song. Okay. আচ্ছা আসে না নেটওয়ার্ক জানতে না ভালো লাগে না একটার পর একটা ভাই ভাই বলতে গেলে হবে না আমি দেখা যাচ্ছে এই সেম পেজের মধ্যে এটা বানাইছি নাকি হ তাই তো সেম পেজের মধ্যে এটা বানানো আচ্ছা এই যে কাভারে এই জায়গায় এডিটটা আসছে এখন ডাউনলোড মাঝে মধ্যে এমন সমস্যা করে ওকে চলে আসছে এইটার মধ্যে ক্লিক করলে আজকে আমরা পুরনো এডিট আসছিল এডিট অন করলে কয় পরে দেখতেছি রে ভাই ক্লাসটা শেষ করে নেই tested it edit info Kita এই এডিটটা ছিল এডিট গেল ভাই আচ্ছা এখানে এসে আপনার কভার ফটোটা এডিট করবেন আসেননি কি অবস্থা সাতান্ন মিনিট হয়ে গেছে ক্লাস জি স্যার আসি স্যার তেইশ আচ্ছা পেজে গেলাম দাঁড়ান একটু ওয়েট করেন এখান থেকে আমার পেজে গেলাম এখানে এডিট আসে না কেন এডিট অপশনটা কেন আসে এডিট করতে দিত না আমার suggested it suggested it at 10 अच्छा देखिए দেখতে বুঝলাম না ও এডিট আসলো এখন আবার এডিটটা গেল গিয়া রিলোডটা দেওয়ার পরে এখন আর এডিটটা গেল তো আর পাই না কারণ manage post report photo comment একটু সমস্যার মধ্যে দেখেন কোন দিকে গিয়ে গেছে সেটিংস কোনটাতে টাচ হয়ে গেছে প্রচুর যা করতেছে তো ইদানিং তার উপরে আজকে দেখ আচ্ছা ঠিক আছে এটা এডিট করতে পারবেন আপনারা আমার বিশ্বাস এটা তার তেমন কিছু না অন্য অথবা পরে যদি না পারেন কোনো কারণে পরের ক্লাসে আমি এটা সমাধান করিয়া দিমুনি ঠিক আছে কই আপনারা আছেন জি স্যার আসি আসসালামু আলাইকুম স্যার আসি স্যার নেটওয়ার্কের কারণে আসতেছে না অন্য এটা ক্রিয়েট পোস্টে চলে আসছি আচ্ছা পরের ক্লাসে এটা না হয় না সমাধান করে দিবেন আর এটা পারবেন আপনারা এই জায়গার মধ্যে গেলে এই পেজের মধ্যে গেলে সরি আপনার এই আমি পেজ দেখাই কেন এটা তো দেখাইতাম profile sorry sorry sorry sorry এটা তো আমি প্রোফাইল দেখাইতাম সরি দেখছেন ওই যে মেস্টেকটা এই জায়গার মধ্যেই হয়েছে আমি পেজের মধ্যে যাচ্ছি বারে বারে আর আমি দেখাইতে চাই প্রোফাইল এই আমার প্রোফাইল এই যে এই জায়গার মধ্যেই মিস্টেক প্রোফাইলে ক্লিক করলাম আসবে প্রোফাইল এক মিনিট হয়তো তিরিশ মিনিটের ভিতরে চলে আসবে এই রাত্রে এগারোটার পর থেকে নেটওয়ার্কটা মানে সেই রকম দুর্বল হয় এই যে এডিট এই যে এডিট অপশন আছে না এই যে এডিট এই এডিট অপশনে ক্লিক করবেন edit cover photo edit cover ফটোতে ক্লিক করলে এই যে আপলোড আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে এই যে ডাউনলোডে আপনি আনছেন না এই জায়গাটা ডাউনলোড করছেন এখানে এভাবে ক্লিক করবেন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আগেরটা চেঞ্জ হয়ে এই নতুনটা চলে আসবে ঠিক আছে আমি তার নতুনটা চেঞ্জ করতে চাচ্ছি না এই জন্য এটা এই জায়গার মধ্যে থাকে এটা ক্যান্সেল দিয়ে দিলাম ঠিক আছে তাইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন তারপরে cover photo profile photo profile photo profile photo আপনার অ্যাট্রাকটিভ যদি কোনো ছবি থাকে অর্থাৎ আপনি যদি মেকআপ ছাড়া যদি ছবি দিতে পারেন অর্থাৎ স্বাভাবিকভাবে যদি ছবি দিতে পারেন আপনার ফেস খুললে তাইলে তো সবচেয়ে বেটার হয় হ্যাঁ কম্পিউটারের একটা ওইভাবে আমি যেভাবে দিছি ওইভাবে চেষ্টা করলেও দিতে পারেন অথবা এমনিতেই আপনার একটা ছবি প্রোফাইলের ছবি দিতে পারেন যদি আপনি আপনার বিশেষ করে আপুকে বলছি যদি আপনি আপনার ফেস ওপেন করে ছবি দেন ফেসবুকে তাহলে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি না দেন তাহলে আপনি একটা প্রফেশনাল ছবি দিবেন যে ছবিটা সাধারণত দেখতে প্রফেশনাল মনে হয় এবং আপনি আপনাকে মনে হয় যে আপনি কাজ করেন ঠিক আছে এইভাবে দিয়ে দিবেন তারপরে এইভাবে এই যে করছি আমি digital marketing social media ads promote expert IT park BD এভাবে দিবেন আপনি তারপরে দিবেন এই যে সিনিয়র টিচার্স অ্যাসিস্ট্যান্ট টিচার্স ঠিক আছে studied at MC college Sylhet studied at Sylhet গপটালিয়া মাদ্রাসা এইভাবে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু আছে ঠিক আছে তারপরে আপনি মেরিড হইলে আপনার মেরিডাল স্ট্যাটাসটা দিবেন তারপরে যেগুলো আছে সবগুলো আপনি এভাবে সেট করবেন আপনি ভিডিওটা দেখা দেখা বুঝতে পারছেন প্রথমে ভিডিওটা সুন্দর করে দেখবেন দেখা দেখা সেট করবেন সেট করে সব কিছু বসাই দিবেন কোন ভিডিওটা দেখে সেট করব স্যার হ্যাঁ কোন ভিডিওটা দেখে সেট আপ করব এই আজকের ভিডিওটা দেখে না না না না আজকের ভিডিওটা না ওখানে আমি গত পরশুদিন একটা ভিডিও দিছি না আপনাকে ও আচ্ছা ওই ভিডিওটা হ্যাঁ এই যে ভিডিওটা আমি আজকের তো ক্লাসটা মনে করেন দিমু ফেসবুকে এই এই ভিডিওটা এই যে এই যে এই ভিডিওটা প্রফেশনালি আপনার Facebook marketing professional Facebook account set আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন তাইলে আপনার জন্য ভালো হয় ঠিক আছে ঠিক আছে স্যার তাইলে আজকের জন্য ভালো থাকেন আর সামনের ক্লাস বৃহস্পতিবারে এবং বৃহস্পতিবার দিন আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাইব ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ ঠিক আছে আল্লাহ